কিভাবে বেআইডি ক্লোন করবেন সেটি এখন দেখতে পারবেন আপনারা তো আমি এখানে দেখেন যে আপনাদের ক্রমে ঢুকছি এখানে হচ্ছে একটা সেশন বক্স নামের এক্সটেনশনে আমি সংখ্যা দিচ্ছি কতগুলো ট্যাব চাচ্ছি তো এখানে দেখুন যে ট্যাব আসা শুরু হয়েছে এখানে অনেকগুলো ট্যাব আসবে এখানে দেখুন ট্যাবের সংখ্যা এটা হচ্ছে ট্যাব লিস্ট আর এটা হচ্ছে যে যে কটা ট্যাব থাকবে এখানে সেই কটা ট্যাব দেখানো দেখাবে তো এখানে দেখুন ট্যাব হচ্ছে এখানে অনেকগুলা মানে একটাই ফেসবুক অনেকগুলা হচ্ছে আর কি তো এখানে আমরা ফেসবুকগুলো আগে ট্যাবগুলো সবগুলো আসুক তো আমরা বেশি না অল্প কিছু ট্যাব এখানে ওপেন করতেছি তো যারা মনে করবেন যে হচ্ছে এগুলা কিভাবে করে কিভাবে করতে হয় তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আমরা এখন রেগুলার আনতেছি তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনারা জানতে পারবেন যে এই জিনিসগুলো কিভাবে কি করে ওকে তো এখানে ট্যাবগুলো আসুক সবগুলো আসা শেষ হইলে আমি আপনাদের সামনে আবারও কথা বলবো তো দেখুন যে এখানে ট্যাব সবগুলো কিন্তু কমপ্লিট আসা এরপর আমরা একটা কিবোর্ড অটো কিবোর্ড নামের একটা সফটওয়্যার চালু করছি এখানে কোঅর্ডিনেট দিতে হয় মানে কোন জায়গায় অটোমেটিক ক্লিক করবে আর এখানে সবগুলো ট্যাব আছে আর এটা হচ্ছে ফেক ফিল্টার ফেক ফিলার তো এই ফেক ফিলারে দিয়ে আপনারা যে কোনো সংখ্যা এখানে নিয়ে আসতে পারেন তো এই নিয়ে পুরা ইন ডিটেলসে একটা ভিডিও আমি আসলে বানাবো তো সেজন্য একটু টাইম লাগবে আপনারা আমাদের চ্যানেলটাকে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কিভাবে ফেসবুক আইডি ক্লোন করতে হয় বা কিভাবে ফেসবুক আইডি বের করতে হয় এটি নিয়ে তো দেখুন যে এখানে অটোমেটিক নাম্বার দিচ্ছে এবং নাম্বারের লাস্টের ছয় জিডিটটা পাসওয়ার্ড হিসাবে দিয়ে লগ ইন করতে আছে দেখুন এখানে সবগুলা চারশোটা ট্যাব সাড়ে চারশোটা ট্যাবের মতো ওপেন আছে সবগুলা ট্যাবের ভিতরে এই একই কাজ হবে যে একটা র্যান্ডম নাম্বার নেবে নাম্বারের লাস্টের ছয় জিডিট ডিজিট হচ্ছে পাসওয়ার্ড হিসাবে দিয়ে লগ ইনে ক্লিক করবে এখানকার মধ্যে অনেকগুলা কি হবে অটোমেটিক লগ হয়ে যাবে যেগুলা নাম্বারের লাস্টের ছয় জিডি ডিজিট পাসওয়ার্ড হিসেবে দেওয়া রাখছে সেগুলো অটোমেটিক আমাদের কিন্তু লগ হয়ে যাবে তো এইভাবে আপনারা ফেক ফিলার দিয়ে এবং সেশন বক্স ক্রোমের ট্যাব ওপেন করে ফেসবুকের আইডিগুলো ক্লোন করতে পারবেন তো আমি কিছুক্ষণ এটা চালাবো দেখবো যে আমি কোনো অ্যাকাউন্ট পাই কি না তো এখানে অনেকগুলো অ্যাকাউন্ট এরকম হবে যে আপনার লগ ইন অ্যাপ্রুভ চাবে মানে লগ ইন অ্যাপ্রুভ বুঝতে হবে যে এটা আপনি কিনা সেটা যাচাই করবেন তো সেই অ্যাকাউন্টগুলো আমাদের কোনো কাজেরই না তো দেখুন এখানে কিন্তু আমাদের শেষ হয়ে গেছে কাজ করা এখন আমরা দেখব আসলে যে এখানে আমাদের কোনো লাভ হয়েছে কিনা তো এখানে আমরা এখন দেখব একটা একটা করে তো আমরা ট্যাবলিস্টে চলে গেলাম দেখুন যে এখানে এই যে এখানে হচ্ছে মেসেজ পাঠাইছে একজন রে তারপর জিমেল আসছে ওর জিমেলে মেসেজ পাঠাইছে তো এখানে কতগুলা খুঁজে পায় নাই এখানে দেখুন যে আবার ওই যে একটা ফেসবুক আসছে না এটা হয় ডিজেবল করছে নইলে আসছে দেখুন যে এটি অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে তো আমি যদি এখন ঠিক আছেতে ক্লিক করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই লগ হয়ে যাবে এই অ্যাকাউন্টে তো বুঝতেই পারলেন এইভাবেই আসলে হয় মানে ফেসবুক কলোন আইডি মানে এই দেখুন যে এখানে আর একটা আসছে এটা হচ্ছে আবার চেক পয়েন্টে চলে গেছে এই দেখুন উপরে লেখা চেক পয়েন্ট তো এটা হচ্ছে পাসওয়ার্ড মিলে গেছে বাট এটা চেক পয়েন্টে চলে গেছে তো এটা আমার কোনো কাজের না এখন তো আমরা আরও দেখবো আরও আছে কিনা নিচে যাচ্ছি একদম নিচে তো এখানে দেখুন সবগুলো সাইন আপ তার মানে এগুলাতে মেলে নাই ইনভ্যালিড পাসওয়ার্ড হয়ে গেছে এগুলা এগুলোর পাসওয়ার্ড হয়তো অন্য কিছু তো যাই হোক এখানে আপনারা দেখতেই পারলেন যে আমাদের কাছে কিন্তু একটা অ্যাকাউন্ট চলে আসছে মাত্র দুইশোটা ট্যাবের মাধ্যমেই কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট চলে আসছে আরগুলাতে জিমেলের পাসওয়ার্ড মানে টু ফ্যাক্টর অন ছিল সেগুলো আর হয় নাই এই যে টু ফ্যাক্টর অন দেখতেই পাচ্ছেন এটা হয় নাই তো এইভাবেই আসলে আপনারা কাজগুলো করতে পারবেন এবং পুরো বিস্তারিত সব বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আসবে আর তার জন্য আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে আপনারা ভিডিওটা দেওয়ার আগেই আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে আর এইদিকে দুটি ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে নিতে পারেন এদিকে রয়েছে একটি চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য